হ্যালো আমি Rufayda Siddiqui a trainee from টিসল বাংলাদেশ ওয়ারি ব্রাঞ্চ আসলে এসএসসি পরীক্ষার্থীদের সাথে কথা বলতে চাচ্ছিলাম স্পেশালি যারা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারি টিকাতুলি গোপীবাগ নয়াবাজার এবং লক্ষ্মীবাজার এলাকার আশেপাশে আছো you all are going to have a long vacation of three to four months and what are you going to do your gonna nail it right most of us এই সময়টা ঘুরে বেরিয়ে ঘুমিয়ে নষ্ট করে থাকি হ্যাঁ আমরা ঘুমোবো বেড়াবো কিন্তু পুরো চার মাস তো আর ঘুমিয়ে নষ্ট করতে পারি না তাই না so we have to do and dream something remarkably tremendous তোমাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে পিসল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ নামক প্যাকেজটি চালু করেছে সাথে আরও থাকছে spoken English phonetics grammar vocabulary presentations. So, ভালো ইংলিশ বলতে হলে দরকার শুদ্ধ accent I mean BBC accent এবং the thing which is really very important for our life is presentation creative writing যেটা আমাদের সেকেন্ডারি এডুকেশনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের কোথাও শেখানো হয় না but all Bangladesh is going to teach you how to write creatively that's why I am suggesting you to come here and utilize your time So that's all. Hope to see you with us. Thank you.